সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওমান সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টি গুজব বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস সোমবার দূতাবাসের শ্রম কাউন্সিলর সুজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় ওমান সরকার এখন পর্যন্ত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেনি এমত অবস্থায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা আউটপাসের মাধ্যমে দেশে যাবার কোনো সুযোগ নেই তবে যখন দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করবে তখন পত্রিকায় বিজ্ঞপ্তি ও দূতাবাসের ওয়েবসাইট ও দূতাবাসের নোটিশ বোর্ডে দেয়া হবে দর্শক ফেসবুকে ভাইরাল হওয়া ওমান সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টি সম্পর্কে আরো জানতে আমরা কথা বলেছি আমাদের ওমান প্রতিনিধি গোলাম মাওলা হাজারের সাথে তার কাছ থেকে জানবো বিস্তারিত সুলতানাত ওমানে আট লক্ষ বাংলাদেশির বসবাস বিভিন্ন পেশায় গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি কথা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস কর্তৃক যেই আউটপাস ইস্যু করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়েছেন ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যে মিথ্যে গুজবে কান দিবেন না আমি শ্রম কাউন্সিল সুজাউলক সাহেবের সাথে আলাপ করেছিলাম টেলিফোন মাধ্যমে তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা আর যখন এ ধরনের কিছু হবে দূতাবাস অবশ্যই কমিউনিটি মাধ্যমে এটা প্রচার করবে তাই আপনারা গুজবে কান দিবেন না সম্পূর্ণ মিথ্যে এই আউটপাসের ব্যাপারটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওমান সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টি গুজব বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস সোমবার দূতাবাসের শ্রম কাউন্সিলর সুজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় ওমান সরকার এখন পর্যন্ত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেনি এমত অবস্থায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা আউটপাসের মাধ্যমে দেশে যাবার কোনো সুযোগ নেই তবে যখন দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করবে তখন পত্রিকায় বিজ্ঞপ্তি ও দূতাবাসের ওয়েবসাইট ও দূতাবাসের নোটিশ বোর্ডে দেয়া হবে দর্শক ফেসবুকে ভাইরাল হওয়া ওমান সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার বিষয়টি সম্পর্কে আরো জানতে আমরা কথা বলেছি আমাদের ওমান প্রতিনিধি গোলাম মাওলা হাজারের সাথে তার কাছ থেকে জানব বিস্তারিত সুলতানাত ওমানে আট লক্ষ বাংলাদেশির বসবাস বিভিন্ন পেশায় গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি কথা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস কর্তৃক যেই আউটপাস ইস্যু করা হয়েছে বলে একটি গুজব ছড়িয়েছেন ভাইরাল হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যে মিথ্যে গুজবে কান দিবেন না আমি শ্রম কাউন্সিল সুজাউল সাহেবের সাথে আলাপ করেছিলাম টেলিফোন মাধ্যমে তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা আর যখন এ ধরনের কিছু হবে দূতাবাস অবশ্যই কমিউনিটি মাধ্যমে এটা প্রচার করবে তাই আপনারা গুজবে কান দিবেন না সম্পূর্ণ মিথ্যে এই আউটপাসের ব্যাপারটি